দুধটা ফুটে উঠেছে এই সময় দিয়ে দিচ্ছি চা পাতা যে যতটা মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দেবেন মিষ্টি আমি এখানে দেড় চামচ চিনি দিলাম চাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি চাটাকে আমি অন্য ওভেনে সরিয়ে দিচ্ছি এবার আমি এখানে একটা চা খাওয়ার ছোট ভাঁড় নিয়ে নিয়েছি গ্যাসের ওভেনেই আমি এটা ভালো করে লাল টকটকে করে পুড়িয়ে নেব মাটির উনুনে হলে এটা সব থেকে ভালো হয় তো আমার কাছে এখন মাটির উনুন নেই তাই গ্যাসেই আমি এটা করব। সাঁড়াশি দিয়ে চেপে ধরতে গিয়ে ভাঁড়টাকে একটা অংশ একটু ভেঙে গেছে তো কী আর করা যায় আমি এই ভাঁড়টাকেই একটু ভালো করে পুড়িয়ে নিচ্ছি আপনারা আলোর জন্য ঠিক কতটা বুঝতে পারছেন আমি জানি না একটু লক্ষ্য করুন দেখুন বেশ লাল লাল হয়ে উঠেছে কিন্তু চারদিকটা আর একটু লাল হয়ে উঠলে আমি এটা চায়ের মধ্যে দিয়ে দেবো এবার আমি এটা চায়ের মধ্যে ডুবিয়ে দিলাম খুব ভালো করে চায়ের মধ্যে এটা ফুটিয়ে নেব চায়ের মধ্যে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে অনেকেই হয়তো জানেন এইভাবে তন্দুরি চা তৈরি হয় তো এবার আমি ছেঁকে নেব নলেন গুড়ের রসগোল্লা চায়ের জন্যে রসগোল্লা রেডি দিয়ে দিলাম চা